সুতরাং তোমাদের রব বলিলে উদুনি ডাকার বীর দাউল দাউলকে বলে ডাকা একজনে ডাকিল না এখানে এটারে ও আরবিতে ওর আরবিতে দাউল আচ্ছা ডাকো আল্লাহরে তাইলে আমরা দুজনে ডাকি উদুকা আমরা সবাই ডাকতেই উদুকুম তুমি একা ডাকো উদুনি কোরআন কারে বলতেছে একজন বলতেছে উদুনি একা ডাকো আস্তে মূল শব্দ আলে যাবা সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদের এখন ধরো আমরা এই সবাই মিলে টিকিট করে যখন আইবোনা আচ্ছা একাই ডাকি ঘর দরজা লাগাইয়া মোমবাতি জ্বালাইয়া কাল্লা হু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস কোনো নামই নেই একবার করোনা ওই জাহাঙ্গীর এই যে আমি আইছি অথচ কোরআন বলতেছে আল্লে যাবা সঙ্গে সঙ্গে জবাব দেবো রাখুন তোমাদের একা ডাকলেই জবাব পেলাম চিন্তায় পড়ে গেলাম একা ডাকলেই উনি জবাব দেব একাই তো ডাক্তার দেখি না আমি দরজা লাগাইছি ঠিক ঘরে একাই আছি কিন্তু হাঁটি করতে আমি একা না আমার সঙ্গে আরেকজন আছে হাইকাতে আছে শয়তান শয়তানের চারটা রূপ তার আদি রূপ হলো ইবলিশ তারপরে রূপ হলো শয়তান তারপরে রূপ হলো মজুদ তারপরে হলো খান্না কোরআন বলতেছে মিন সাদিল খান্না তোমার সঙ্গে যে খান্নাসটা দিয়ে দেওয়া হয়েছে এ রেখা দাও এর কুমন্ত্রণা থেকে রক্ষা পাও দেখো আমি একা না আমার সঙ্গেই থাকে শয়তান আমার সঙ্গে শয়তান বাইরে থাকে আইনও নাই তার তৌহিতে শয়তান থাকে না কোরআন বলতেছে ইউসব্বেহুল্লাহে মাফি মাফির ও মাফি আসমান জমিনে সব তৌহিদে বাস করে তো সব যদি তৌহিদে বাস করে ওখানে শয়তান থাকতে পারে না শয়তান সেখানেই থাকবে যেখানে তৌহিদের গর্ব আছে আমি কি জিন আর মানুষকে মদত করার জন্য তৈরি করি না আর বলতেছে সব সৃষ্টি বদলে আছে মানুষ আর জিন ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতেও পারে নাও করতে এই ভালো মন্দ এই বিচার বিশ্লেষণ এক মানুষ আর জিনেই করতে পারে কারণ মানুষ আর জিনকে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি দান করছে আল্লাহ তুমি ভালো করতে পারো মন্দও করতে পারো তাই তোমার সঙ্গে যে জিনটা আছে খাল্লাস রূপে এখানে তারা যে তারাও মিনসার কর Fichetao, Minsaco, Minsavel কর Kandasko, শিক্ষা দাও যেই তোমার থেকে সরিয়ে দিতে পারবা টাকা সুদ হয় না তার ভিতরেই হয় বুঝছ তাই তো তৌহিদে এক থাকে দুই থাকলে ডাক শুধু না মনসুর হাল্লার সেটা তোর মনতে হয় কিন্তু আনাল হক বলেন নাই ওনার পীরের পর্যন্ত ওই সেটাকুর হয় থাকে এর বেশি আর গুরু থাকে না যেই রামকামে গেলা যেই তৌহিদে গেলা যেই রাহুতে চলে গেলা তখন গুরু নাই দলিল চুকুদ্রা বিঙ্গারাম দিদাম হামুরাস জমালে খুদ জমালে ইয়ারে দিদাম যখন তুমি সম্পূর্ণরূপে আল্লাহ তো ফানা হয়ে গেল তখন চেয়ে দেখবা তোমার জামালে শুধু জামালে দে দিলাম হায় হায় আমার পীরও আমি আমার মুড়িদ আমি তাহলে তৌহিদে মুড়ি আর গুরু দুজন থাকে না হয় একজন থাকে তাই তৌহিদে দুই নাই দুই থাকার বিধান তৌহিদে নাই তাই মনসুর হালদার যখন রামকামে গেলেন তখনই উনি বলে ফেললেন আনাল আমি একমাত্র সত্য একমাত্র সত্য মানে আল্লাহ সব অলিরা যেই রামকামে যায় রাহুত মোকামে যায় তৌহিতে যায় তখন আর আমি ছাড়া কিছু বলে না আচ্ছা মনসুর আল্লাহ ছাড়া আর কেউ বলছে কিনা দেখি হজরত জোনায়ত বুদ্দাজি যখন কামে গেলেন তখন উনি বলে ফেললেন এই মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই তাহলে কি প্রশ্ন করব তহিতে গেলে প্রশ্ন উত্তর থাকে না সেটা তোর মন হয় থাকে কারণ আমি তুমি নাই তবু আমি তুমি থাকলে প্রশ্ন আছে উত্তর আছে বিচ্ছেদ আছে মিলন আছে কান্নাকাটি আছে হাসাহাসি আছে সব আছে পর্দার বাহিরে রামকামে গেলাম কেউ নাই তো কথা কইবা কার লইবে তাই রামকামের আল্লাহ নিজের সঙ্গে কথা বলার জন্য নিজেরই একটা নূরকে বিচ্ছিন্ন করলেন সুম্বা গানা ফাটা ডাল্লা ফাঁকানা কাবা কাউ সাইনে আওয়াজ তার নিজের নুন নিজেই দেখতেছে তাই তিনি বালা গল্লা বে কামালিহি কাসাবুদ্ধ যাবে বে জামালিহি এই জন্য ওনার নিজের নুন নিজেই দেখে আর তো নাই কেউ লা মৌসুদা ইল্লাল্লাহ লা অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ আল্লাহ ছাড়া কোন অস্তিত্বই নাই এক ছাড়া দুই নাই তো কথা কইব কার লোভে ওই নিজের নুড়ি বিচ্ছিন্ন করে রইল তাই নিজের নিজে দেখলেন তাই তিনি সুম্মা দানা ফাঁকা দল্লা ফাঁকা নাকা বাঁকা উসাই নেওয়ার আমি আমার নূরকে বিচ্ছিন্ন করে দেখলাম যেটা বিচ্ছিন্ন নূর তার নাম দিল নূরে মোহাম্মদ তুমি যদি মুসলমান হও নূরে মোহাম্মদ করো তুমি যদি হিন্দু হও নুরে কৃষ্ণ কও কোনো আপত্তি নেই তুমি যদি খ্রিস্টান হও নুরে ঈশা বা করতে কও তুমি পানি কও জল কও ওয়াটার কও আব্বুল কও মিঠু কও সুই কও কান্দি কও একই জিনিস নাম ভিন্ন ভিন্ন কিন্তু জিনিসটা একই সুতরাং এই খানদাসকে তারাই বা সাধনাই মোরা কাবা মশায় এটাই মহানবী দেখিয়ে গেলেন আর সেটাই আমরা কেচি দিয়ে একাইটা ভালো এনেছি মহানবী যে পনেরোটা বছর হেরা গুহায় সাধনা করলেন কেন করলেন ওনার তো সাধনার প্রয়োজন ছিল না উনি তো বলেছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী যে উনি তো আগেই নবী উনি কেন হেরা গুহায় পনেরো বছর ধ্যান সাধনা করলেন উনি তার উন্মতদেরকে তার অনুসারীদেরকে তার প্রেমিকদেরকে হাতে আঙ্গুল দিয়ে বুচ্চকে আঙ্গুল ধরিয়ে বুঝিয়ে দিলেন সত্য সাগরে অবগাহন করতে চাও তো এইরকম নির্জন সাধনা ছাড়া পাবে না তাই তিনি পনেরো বছর ধ্যান সাধনা করবেন তার উন্মতদেরকে শিক্ষা দেবার জন্য আর সেই শিক্ষাই আমরা রইল সেটাই আমরা ফেলে দিলাম যেটা আসল সাধারণ আমার গুরু কি মানে প্রচলন নাই বুঝছ এর জন্য যে আসে আমি বলি একটু সাধারণ কোনো বড়োর জন্য বলি না বড় ছোট করার উদ্দেশ্যে বলি না শুধু এক্সাম্পল দেবার জন্য বলি বুকে হাত রেখে বলো তো আমি যাই থাকি বাংলাদেশের কোনো পীর ফুকে ধ্যান সাধনার কোনো সেন্টার তৈরি করছে ধ্যান সাধনার কোনো স্কুল করছে কত কষ্ট করে করছি কম পনেরোটা বিঘা জায়গা দশ বিঘা পচার মালপাতি ফালাইয়া থুইছি একবার একটু টিন লাগাইছিলাম পরে নেই পারুন না ওই এগুলি বলা উচিত একটা করার জন্য মসজিদে তোমরা টাকা নিতে পারবা কিন্তু ধ্যান সাধনার জায়গায় দেওয়া তো দূরের কথা কোনো মন্তব্যই নেই এই আমরা আমরা এই জায়গাটা ঘেরাও দিতে পুষ্পান্ডবান ঢেউ টিন রাখছে ওই তুই তুই বাঙ্গি তুই চাই এইভাবে ভিক্ষা যেরকম ঠোকায় এইভাবে দিয়া যাওয়ারটা দিচ্ছি তাও তো চিহ্ন অনেকটা নষ্ট হয়ে গেছে এটি চিন্তা করি যে এরপরে কে দেব আগে ছিল তিন সেট ষোলোটা ঘর সেটা ভাইয়া তুইরা তিন সেট বিল্ডিং করছি বারোটা একটা মেহমান খেলা কেউ দুই ঘর কেউ এক ঘর জন্য ভিক্ষা চেয়ে চেয়ে করছি আজকে বারোজন সাধক সাধনা কর একটু সাধনা আর সব বেশি মেহমান তোমার প্রশ্ন আর করতে হবে না রামুকামে চলে যাবে তখন আর নয় উত্তর নয় তাই জোনায়ক ভোগাতি রামুকামে যে বললেন লাইসফি জুব্বাতি সিওয়া আল্লাহ তারা এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু না ইমামুল আউলিয়া বাজিদ মুস্তামি উনিও রামকামে গিয়ে বললেন আনা সোভানি আমি সোভানি সব আমার হজরত হাফি হজরত দুজনে একই কথা বলছেন আনা হু হু আলা আনা আমি তিনি তিনি আমি বিয়ালি সেকালান্দার বলছেন সেকেলে শেখ দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বলকে খোদারা পীরের সুরতে নবীকে দেখেছি ওটা নবীরা ওটাই আল্লাহ এই একই কথা আমরা সাইজি বাউল সম্রাট লালন সাইজির কাছে শুনি যিনি মুর্শেদ তিনি রসুল তিনি খোদা হন ইহা লালনে না কর কোরআনে কর মুরালি কোথায় ছিয়াল্লিশ চার পঞ্চাশ একান্ন বাউন্ন আয়াত মোল্লারা এমন করে অনুবাদ করছে তোমরা তো সরব ওইটা ঢুকে একটা নাই করে দিচ্ছে যারা মনে মনে ইচ্ছা করলো এই বলতে যে আল্লাহ আলাদা আর আমার রসুল আলাদা কাফেরুনা বলে দাও তারা কিরকম হান্ড্রেড পার্সেন্ট হাক্কা প্রথম সুতরাং তাই বলছে মানুষ ভজ মানুষ ছাড়া আল্লাহ পাবে না মানুষ ছাড়া শয়তানও পাবে না এই মানুষের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যেই শয়তান মানুষ খুঁজো তুমি সাধনা করো তোমার পীর যদি নিচায় থাকে তুমি উচ্চায় উঠে দেখবে হায় হায় পীর তো আমার অনেক নিচে ধরা পড়ে যাবে তাহলে একটু দেখো যে আমার পীর ছেড়া ভোট পাইছে কিনা নেড়ে পাইবা না সেইটা না থাকে পাওয়া যায় তোমার পীর কামের না হোক তুমি দেখবা যে আমার পীরে ছেলা ভোট পাইছে কিনা কথাটা বলছিল সাধনা করো তুমি উঠে দেবা তোমার পীর থাকবো তুমি নিজেই পাইবা সুতরাং একটু সাধনা যে কোনো ভক্ত বড় ইয়াং বাবা বাবারে একটু সাধনা কর একটুই কর চারটা মাস বাক করে করো না চল্লিশ দিন করে করো আজকে চল্লিশ দিন করলে আবার ছ মাস পরে চল্লিশ দিন ভাগ করে করে করো যেভাবে বলেই যে আসছে যশোর থেকে কেন বললাম যে এইখানে না বুঝা কি করব নিয়ম কারণ জানতে বললাম যে বাবা কি বলে না বলে অন্তত চল্লিশটা দিন থাকতে হয় এই যে অলিউল্লাহ আচ্ছা তারপর দিন আজকে বাবা আঠাইশ দিন আঠাইশ আর ভালো দিন সাধনা দেব ও অনেক কিছু চেয়ে গেল